আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসালাত ওয়াসালামু আলা মাল্লা নাবিজ্ঞা বাদা প্রশংসা আল্লাহ রব্বুল আলমিনের জন্য দুরুদু সালাম বর্ষিত হোক নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামের উপর সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা দূর এবং কাছে দেশ এবং প্রবাসে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি কুমিল্লা দাওয়া মিডিয়ার পক্ষ থেকে আমি শেখ ডক্টর শফিকুল ইসলাম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা একটি ভিন্ন বিষয় আপনাদের সম্মুখে নিয়ে হাজির হয়েছি বিশেষ করে একজন আদর্শ মুসলিম এর নৈতিক দায়িত্ব কর্তব্যের মাঝে অন্যতম হলো আমরা যেই ঘরে গিয়ে আল্লাহ রাবুল আলমিনের সন্তুষ্টির জন্য সলাত আদায় করি অর্থাৎ মসজিদ মসজিদের যে কমিটি রয়েছে পরিচালনার কমিটির যোগ্যতা কী আছে মসজিদ কমিটি যে কোনো জায়গায় মসজিদ দেখা যায় যে কোনো বিল্ডিংয়ের উপরে যে কোনো আনাচে কানাচে বিল্ডিং দেখা যায় কিন্তু এই বিল্ডিং শুধু মসজিদ তৈরি করলে হবে না এই মসজিদ আবাদ করার জন্য এই মসজিদ পরিচালনা করার জন্য যে যোগ্যতা থাকা প্রয়োজন পৃথিবীর বুকে এমন অসংখ্য মসজিদ আছে যেই মসজিদ নামে মাত্র মসজিদ তৈরি করে রাখা হয়েছে অথবা ব্যক্তি বিশেষ দখল করে আছে যদিও সামাজিকভাবে বা রাজনৈতিকভাবে অথবা মানুষের চোখ রাঙ্গানির ভয়ে অনেক মানুষ কথা বলতে পারছে না বিশেষ করে মসজিদ পরিচালনার জন্য যে যোগ্যতা থাকা প্রয়োজন যে অভিজ্ঞতা থাকা প্রয়োজন যে সকল গুণাবলী থাকা প্রয়োজন এমন গুণাবলী অনেকেই হারিয়ে ফেলেছে যার কারণে সমাজের এক শ্রেণীর বিত্তবান এক শ্রেণীর সমাজের প্রভাবশালী অথবা রাজনৈতিক ক্ষমতাধর ব্যক্তি সমাজের মসজিদের দায়িত্বে বসে আছে অথচ তাদের এই মসজিদ পরিচালনা করার যোগ্যতা আছে কি না যাচাই করে না যাচাই করার প্রয়োজনও মনে করে না সুতরাং যে যোগ্যতা সম্পন্ন ব্যক্তি মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সেক্রেটারি বা কোষাধ্যক্ষ বা অন্যান্য সদস্যপদ লাভ করবে সেই যোগ্যতা তিরিশটি যোগ্যতা রয়েছে আমরা যে আজকে পর্যায়ক্রমে সেই কথাগুলি বলবো ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা কুমিল্লা দাওয়া মিডিয়ার পক্ষ থেকে অতীব গুরুত্বপূর্ণ বিষয়টি দিনের স্বার্থে ইসলাম প্রচারের স্বার্থে কোরআন সন্ন্যার প্রচার এবং প্রসারে আমাদের মাঝে এই যোগ্যতা আছে কি না যারা দায়িত্ব পালন করছি এই মসজিদ কমিটির এই যোগ্যতা যদি না থাকে যোগ্যতা অর্জন করতে হবে যদি এই যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তি থাকে তাদের হাতেই মসজিদ পরিচালনা কমিটির ক্ষমতা ছেড়ে দিতে হবে আর নয় ক্ষমতা কুক্ষিগত করে সামাজিকভাবে রাজনৈতিকভাবে অথবা প্রভাব প্রতিপত্তি করে জুলুম অত্যাচার করে কেউ যদি দখল করে সামাজিক কাজ যেমন দখল করা হয় জমি দখল করলে যেমন ভূমিদস্যু বলা হয় তেমনিভাবে মসজিদ দখল করাটা মানুষ কিছু না বললো আল্লাহ রাবুল আলমিনের কাছে সে দখলদার হিসাবে মানে পরিচিত হয়ে যাবে এবং জালাক সুতরাং পবিত্রকরণ এবং সৈহাদিসার আলোকে যেমন আমল করা প্রয়োজন এমন মসজিদ পরিচালনা করা প্রয়োজন এমন মসজিদের ইমামু খতিব যেমন হক কথা বলার অধিকার রাখে এমনইভাবে যিনি দায়িত্ব পালন করবেন কমিটির যোগ্যতাও রয়েছে তার এই এক নম্বর যোগ্যতা হলো মুসলিম হওয়া মসজিদ কমিটির যিনি সভাপতি বা দায়িত্বশীল হবেন তিনি মুসলিম হতে হবে কারণ আল্লাহ রাবুল আলমিনের কাছে ইসলাম ছাড়া অন্য কোনো গ্রহণযোগ্য নয় আল্লাহ রাবুল আলমিন মহাগ্রন্থ আল কোরআনের তিন নম্বর সুরা সুরা আল ইমরানের একাশি নম্বর আয়াত অমাইয়াব তাগি আল ইসলাম এদিনান আল্লাহ রাবুল আলমিনের ঘোষণা যে যেই ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কিছু তালাশ করে তা গ্রহণ করা হবে না এবং সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে সুতরাং মুসলিম ব্যক্তি কোরআন সুন্নার আলোকে মসজিদ মনে রাখতে হবে আল্লাহর গড় এটা দখল করার বিষয় নয় যদি দখল করার কেউ চিন্তা করে বা ক্ষমতা রাখার চেষ্টা করে ক্ষমতার অপব্যয় করে জোর জুলুম করে তাহলে মনে রাখতে হবে যে আল্লাহর ঘরের উপরে সে অত্যাচার করছে নওয়াজুবিল্লা সে আল্লাহর ঘরের সাথে মানে বাহাদুরি করছে আস্তাকফুরুল্লাহ তুবিল সুতরাং সারা পৃথিবীর মুসলিম ভাই বোন বন্ধুদেরকে বলবো এই আলোচনাটা শেয়ার করে সরিয়ে দিন যদি কেউ ভুল করে থাকে অন্যায় করে থাকে সে যেন আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে এবং যোগ্য ব্যক্তিকে দায়িত্বশীল বানানোর চেষ্টা করে তাই এক নম্বর কাজ হলো মুসলিম হওয়া দ্বিতীয় নম্বরের কাজ হলো সলাত আদায়কারী হওয়া কারণ যে ব্যক্তি সলাত আদায় করে না সে মসজিদের কোনো দায়িত্ব থাক দূরের কথা সে মসজিদে জারুদার হতে পারে না কারণ বেনামাজি লোক কখনো মসজিদের দায়িত্ব হতে পারে না কিন্তু অপ্রিয় হলো সত্য অধিকাংশ মসজিদ পৃথিবীর অধিকাংশ মসজিদের দায়িত্বশীল দেখা যায় সলাত আদায় করে না বেনামাজি ব্যক্তি অথবা কেউ সাপ্তাহিক মুসল্লি এই ধরনের ব্যক্তিদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আস্তাক তবিলাই অথচ আল্লাহ সুবাহ মহাগ্রন্থ আল কোরআনের নয় নম্বর সুরা সুরা তবার আঠারো নম্বর আয়াতে আল্লাহ রাবুল আলমিনের ঘোষণাই হলো যে মূলত তারাই আল্লাহর ঘর মসজিদ আবাদ করবে যারা আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে এবং যারা সালাদ কায়েম করে সালাদ আদায় করে জাকাত দেয় আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না এছাড়া আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম নদিসে বলছেন বাইনাল আব্দ বাইনাল কুফরে তার সালাদ মুসলমান আর কুফুরের মাঝে পার্থক্য হলো সালাদ সোনান ইবনে মাজার অন্য আদিসে আসছে যে সলা মুসলিম আর মুশ্রিকের মাঝে পার্থক্য হলো সলাদ অতএব যিনি সলাত আদায় করবেন নিয়মিত পাঁচ রক্ত সলাত আদায় করবেন তিনি মসজিদ কমিটির পরিচালনা কমিটির যোগ্যতা রাখেন তিন নাম্বার কাজ শিরক মুক্ত জীবনযাপন করা যাবতীয় কাজ শিরক মুক্ত হতে হবে কারণ মুশরেক ব্যক্তি চাই মূর্তি পূজারি হোক চাই গাছের পূজারি হোক চাই কবর পূজারি হোক চাই মাছের পূজারি হোক চাই জিনের পূজারি হোক চাই মানুষের পূজারি হোক চাই ক্ষমতার পূজারি হোক মানে যেই পূজারি হোক না কেন মোশরেক ব্যক্তি কখনো মসজিদ কমিটির পরিচালনার দায়িত্ব পেতে পারে না মহাগ্রন্থ আল কোরআনের নয় নম্বর সুরা সুরা তবার সতেরো নম্বর হাত আল্লাহ রবুল আলমের ঘোষণা মা কায়ন আলিল মুশরিকিন আইয়া আমরু মাসাজিদ আল্লাহ মুশরিকদের অধিকার নাই যে তারা আল্লাহর মসজিদ সমূহ আবাদ করবে আল্লাহ একবার সুতরাং শিরিক মুক্ত হতে হবে চার নম্বর কুফুর মুক্ত হতে হবে মনে রাখতে হবে যে আচার আচরণে চালচলনে এবং যাবতীয় কিছুতে যদি কুফুরি কোনো কথা বা আচরণ লক্ষণীয় হয় দৃষ্টিগোচর হয় তাহলে ওই ধরনের ব্যক্তি মসজিদ পরিচালনা কমিটির যোগ্যতা রাখে না পাঁচ নাম্বার বিদাত মুক্ত হতে হবে যিনি দায়িত্বশীল হবেন তিনি বিদাত মুক্ত হতে হবেন কারণ বিদাতকারী ব্যক্তি বা বিদাত সমর্থন করে বা বিদাত লালন করে এমন ব্যক্তি মসজিদ পরিচালনা কমিটির সদস্য হতে পারবেন না আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এই বিদাতির ব্যাপারে সতর্কতা অবলম্বনের জন্য সতর্ক করেছে সহি বোখারি তিন হাজার একশো বাহাত্তর নম্বর আদিস আল্লাহ রসুল বলছেন লানাতুল্লাহ ইকাতি অন্যাসি আজমাইন লাইকুবালা সরফুন ওয়াল আদলুন আল্লাহ এক আল্লাহ রাসুল বলছেন যে ব্যক্তি বিদাত করে তার ফরজ এবং নফল আল্লাহ রাবুল আলমিন কবুল করবেন না এবং সাথে সাথে তার প্রতি আল্লাহর লানত ফেরাস্তাদের লানত এবং সকল মানুষের লানত আস্তাকফিরুল্লাহবিলে যেই ব্যক্তির প্রতি আল্লাহর লানত যেই ব্যক্তির প্রতি ফেরাস্তাদের লানত যেই ব্যক্তির প্রতি মানুষের লানত ওই ব্যক্তি লানতকারী ব্যক্তি কোনোদিন আপনার অভিসম্পাদ ব্যক্তি কোনোদিন মসজিদ পরিচালনা কমিটির সদস্য হতে পারে না ছয় নম্বর সই আকিদা সম্পন্ন হওয়া যার আকিদাতে ত্রুটি আছে ভুল ত্রুটি আছে শুধু আমল দেখলে হবে না তার আকিদা ঠিক আছে কিনা আকিদা যদি সঠিক হয় তাহলে অবশ্যই সেই ব্যক্তি মসজিদ পরিচালনা কমিটির যোগ্যতা রাখে দায়িত্বশীল হতে পারে তাকদিরে বিশ্বাসী এমন অনেক ব্যক্তি আছে সলাত আদায় করে হজ করে জাকাত দেয় কিন্তু তাকদিরে অস্বীকার করে মাঝে মধ্যে বলে বসে যে বাক্য বলতে কিছু নাই বা তাকদির বলতে কিছু নাই আস্তা করে হতে পেলে অর্থাৎ তাকদিরের প্রতি বিশ্বাসী হতে হবে আট নাম্বার পয়েন্ট পরকালে বিশ্বাসী হতে হবে অনেকে বলবেন যে ইসলাম মানে বা দিন মানে আল্লাহকে মানে কিন্তু আল্লাহ রাবুল আলমিন মহাগ্রন্থ আল কোরআনের নয় নম্বর সুরা সুরা তাওবার আঠারো নম্বর আয়াত আল্লাহ কথা বলছেন যে ওই সকল ব্যক্তিরা আল্লাহর করে আবাদ করবে যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে আল্লাহ একবার তাই পরকালের প্রতি বিশ্বাস রাখতে হবে নয় নম্বর আল্লাহ এবং রাসুলের আনুগত্য করা আতিউল্লাহ আতিউর রাসুল আল্লাহ এবং তার রাসুলের প্রতি আনুগত্য করা আল্লাহ এবং তার রাসুলের প্রতি পূর্ণ আনুগত্যশীল ব্যক্তি মসজিদ পরিচালনা কমিটির দায়িত্ব পালন করার যোগ্যতা রাখে যদি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে কিন্তু রাসুলের প্রতি রাখে না বা রাসুলকে নিয়ে টানা হেঁচড়া করে বাড়াবাড়ি সারাসারি করে কোনোটাই করা যাবে না সুতরাং আল্লাহ এবং তার রাসুলের প্রতি পূর্ণ আনুগত্য রাখা দশ নম্বর যাবতীয় কুসংস্কার মুক্ত হওয়া অর্থাৎ জাহিলিয়াত মুক্ত হওয়া জাহিলিয়াতের দিকে আহ্বানকারী অনেক ব্যক্তি আছেন তাহাজুদ পড়েন সলাত আদায় করেন জাকাত দেন হজ করেন কিন্তু সে জাহিলিয়াতের সাথে আপোষ করে বা জাহিলিয়াতের দিকে ডাকে সেই ব্যক্তি মসজিদ পরিচালনা কমিটির সদস্য হতে পারে না কারণ জাহিলিয়াতের দিকে যিনি ডাকেন তার পরিণতি কি জামিয়া তিরমিজি দুই হাজার আটশো তেষট্টি তিন হাজার ছয়শো চুরানব্বই নম্বর হাদিস প্রমাণ করে আল্লাহ রসুল বলছেন অমান দা বি দাওয়াল জাহিলি গিয়া ফাহুয়ামিন জুসাই জাহান্নাম যেই ব্যক্তি জাহিলিয়াতের দিকে আহ্বান করে সে জাহান নামে যাবে ওয়াইন সোয়ামা ওয়াসাল্লাহ ওয়াজাম আন্নাহ মুসলিম যদিও সে সিয়াম পালন করে এবং সলাত আদায় করে এবং নিজেকে মুসলিম দাবি করে আল্লাহ একবার তাই যাবতীয় জাহিলিয়াতের দাবিদার বা জাহিলিয়াতের সাথে আপোষ করে বা যাবতীয় কুসংস্কার বিশ্বাস করে এমন ধরনের ব্যক্তি মসজিদ কমিটির পরিচালনার দায়িত্ব পালনে অযোগ্যতাকে দায়িত্বে নেওয়া যাবে না এগারো পদলোভী যে ব্যক্তি পদ আশা করে বা পদ দাবি করে এমন পৃথিবীতে অসংখ্য মসজিদ আছে পদে যাওয়ার জন্য বিভিন্ন লবিং করে বিভিন্ন সিস্টেম করে বেশি বেশি দান করার চেষ্টা করে আগে চলাতে যাওয়ার চেষ্টা করে বিভিন্ন সময় বক্তব্য দেওয়ার চেষ্টা করে কিছু কাজ করার চেষ্টা করে এমনকি স্বেচ্ছাসেবী হিসাবে স্বেচ্ছাসেবক সেজে যায় কিন্তু দায়িত্ব পেলে আর খুঁজে পাওয়া যায় না এমন পদলোভী ব্যক্তি যোগ্যতা রাখে না মসজিদ পরিচালনা কমিটির সদস্য হওয়ার নাম্বার বারো খাদেম হবে খাদক নয় কথাটা আবারও বলছি যিনি খাদেম হবেন আল্লাহর গড়ের খাদেম হবেন খাদক নন চলে বলে কলে কৌশলে মসজিদের টাকা পয়সা অথবা বিভিন্ন জিনিস হস্তগত করা বাজেয়াপ্ত করা বা নিজের করে নেওয়া এই ধরনের জন্য না অর্থাৎ খাদেম হবেন তিনি খাদক হবেন না তেরো নম্বর গানি হওয়া অর্থাৎ শরীয়তের বিভিন্ন যে দিক বিভাগ আছে মুসলিম হিসাবে যেই মূল বিষয়গুলি মূল ভিত্তিগুলি জানা প্রয়োজন জরুরি সেই বিষয়ে জ্ঞান থাকতে হবে জায়েজ জায়জ বৌদ্ধ অবৈধ হালাল হারামের জ্ঞান থাকতে হবে এমনকি এমন যোগ্যতা থাকতে হবে যে ইমাম সাহেব ছুটিতে গেলে অথবা অসুস্থ হলে সলাৎ আদায় করাতে পারেন সালাতের ইমামতি করতে পারেন এমন ব্যক্তি মসজিদের সভাপতি সেক্রেটারি বা কমিটির সদস্য হবেন তাফসুসের বিষয় কিছু কিছু মসজিদে দেখা যায় ইমাম সাহেব অসুস্থ হলে বা ছুটিতে গেলে অথবা একটু দেরি হয়ে গেলে জামাতে আসতে অনেক ব্যক্তি আছেন তাড়াতাড়ি সামনে চলে যান অনেক দায়িত্বশীল কিন্তু কোন কোন ওয়াক্তে জোহর এবং আসরের দেখা যায় কারণ কেরাত উচ্চ সুরে পড়তে হয় না কিন্তু মাগরি বেশা ফজরে খুঁজে পাওয়া যায় না তাই এটা যেন না হয় তাকে অবশ্যই এলমি যোগ্যতা থাকতে হবে চোদ্দ নম্বর চরিত্রবান হতে হবে অসৎ চরিত্র ব্যক্তি কখনো মসজিদের চলাত মানে কমিটির সদস্য হতে পারবে না পনেরো নম্বর সুন্নতের অনুসারী আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লাম সহিবুখারি হাদিস প্রমাণ করে যে ফামান রাগেবান সুন্নতি ফালাইসা মিননি যে ব্যক্তি রাসুলের শূন্য অবজ্ঞা করে বা অনুসরণ করে না আনুগত্য করে না বা অনুসারী নয় সে রাসুলের বলছেন দলভুক্ত নয় আস্তাকুল্লাহ তুবিলে তাই কোরআন মানে হাদিস মানে না বা এরকম হাদিস অস্বীকারী ব্যক্তি আপনার মসজিদ পরিচালনা কমিটির সদস্য হতে পারবে না সুন্নতের অনুসারী হতে হবে সে আমল আখলাকে এবং যাবতীয় কাজে এমনকি সুন্নতের অনুসারী মানে এমন ব্যক্তি আছেন পয়সাওয়ালা প্রভাবশালী কিন্তু দাড়ি নাই এই দাড়ি নাই মানে সুন্নতের অনুসরণ নাই তারপরে আপনার পোশাক নিয়েও বিভিন্ন তুচ্ছ তাচ্ছিল্য করে ইসলামের বিভিন্ন সুন্নতের দিক বিভাগ নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে এগুলি করা যাবে না অর্থাৎ সুন্নতের অনুসারী হতে হবে সুন্নতের অনুসারী নয় অতএব সেই ব্যক্তি দায়িত্বশীল হতে পারে না মনে রাখতে হবে যারা মসজিদ পরিচালনা কমিটির সদস্য নির্বাচিত করেন দায়িত্ব পালন করেন নির্বাচনের দায়িত্ব পালন করেন যেই সকল মুরব্বী বা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি যদি আপনার অসতর্কতার কারণে অযোগ্যতার কারণে এরকম অযোগ্য ব্যক্তি কোরআন সুন্না বিরোধী ব্যক্তি মসজিদ পরিচালনা কমিটির সদস্য হয়ে যায় তাহলে আল্লাহ রাবুল আলমিনের কাঠ গড়ায় অবশ্যই আপনাকে জবাবদেহিতা করতে হবে ষোলো নাম্বার তাকোয়াবান ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহকে সকল কাজে ভয় করে এমন তাকোয়াবান ব্যক্তি আপনার মসজিদ কমিটির সদস্য হবেন সতেরো নম্বর ফিতনা মুক্ত সামাজিক ফিতনা রাজনৈতিক ফিতনা এবং ধর্মীয় ফিতনা যেই কোনো ধরনের ফিতনা কোরআন সুন্নার আলোকে যদি ফিতনা হয় তাহলে ওই ফিতনা মুক্ত ব্যক্তি হতে হবে ফিতনা যুক্ত ব্যক্তি হতে পারবেন না আঠারো নেশা মুক্ত যাবতীয় নেশা থেকে দূরে থাকতে হবে অনেক মসজিদ কমিটির আস্তাকফিরুল্লাহ জানা যায় প্রকাশ্যে ধূমপান না করলেও গোপনে করে এমনকি মসজিদের আপনার কল্যাণে মিটিংয়ে বসে বিড়ি না টানলো বসে বসে জর্দা দিয়ে পান খায় আস্তাক এমন ব্যক্তি দেখা যায় এমনকি কোন কোন মসজিদের ইমাম এবং এবং কমিটির দায়িত্বশীল জর্দা ভাগাভাগি করে খাস্তা ফেরলো ফেরল তবিলে অতএব নেশা করে আল্লাহ রাসুল বলছেন যে নেশা পান করে তার চল্লিশ দিন ইবাদত কবুল হয় নাস্তা ফেরল সেই ব্যক্তি মসজিদের ইমাম হয় কি করে সেই ব্যক্তি মসজিদের দায়িত্ব ছিল কি করে মনে রাখতে হবে নেশা মুক্ত হতে হবে তাই যদি এমন ব্যক্তি নেশার সাথে জড়িত বিড়ি সিগারেট মদ লটারি তারপরে আপনার জুয়া ক্যারাম বোর্ড লুডু বিভিন্ন ধরনের নেশা যেই কোনো যদি অবৈধ যুক্তের সাথে হয় এগুলি থেকে মুক্ত হতে বাস্তা করল তবিলাই এই জন্য কুমিল্লা দাও মিডিয়ার পক্ষ থেকে আজকের এই বিষয়টা আমরা নির্বাচন করেছি আমাদের জানা মতে এই ব্যাপকভাবে মসজিদ পরিচালনা কমিটির যোগ্যতা নিয়ে টুকটাক আলোচনা থাকলেও এই ব্যাপক বিষয়গুলি কেউ লক্ষ্য করে না মনে করে এটা নিজের বাড়ির মতো রাজনৈতিক ক্ষমতার মতো সমাজের ক্ষমতার মতো পরিচালনা করে ইম্পসিবল বরং মনে রাখতে হবে হে মুসলিম সাথী বন্ধু আল্লাহকে ভয় করুন এটা আপনার সমাজ নয় এটা আপনার রাজনীতির ক্ষমতা নয় এটা আপনার ঘর নয় এটা দেশ নয় বরং আল্লাহর ঘর আল্লাহর ঘরের মসজিদ নিয়ে সিনেমিনি খেলতে পারবেন না আপনি প্রভাব দেখাতে পারবেন না যদি আল্লাহকে ভয় করেন তাহলে আজকের আলোচনা শুনে এমন একজন ব্যক্তি যদি ক্ষমতা ছেড়ে দেন আল্লাহকে ভয় করে আপনি দুনিয়া এবং আখেরাতে কল্যাণ পাবেন যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে বসাবেন নেশার সাথে সম্পৃক্ত এমন ব্যক্তি ইমাম যেমন হতে পারবে না মসজিদ পরিচালনা কমিটির সদস্য হতে পারবে না এমনকি সাথে সাথে কোনো প্রতিষ্ঠান পরিচালনার ক্ষমতা বা যোগ্যতাও তারা রাখে না উনিশ নাম্বার ইমাম বা অন্যের দোষ ধরে না অর্থাৎ সুযোগ পেলে ইমাম বা অন্যের দোষ তালাশ করে ছিদ্রান্বেষণ করে এটা যেন না হয় অর্থাৎ কারোর দোষ তালাশ করা গোয়েন্দাগিরি করা এমন ব্যক্তি খুঁতখুঁতে ব্যক্তি আপনার মসজিদ পরিচালনা কমিটির সদস্য হতে পারবেন না বিশ দায়িত্বশীল হতে হবে অর্থাৎ দায়িত্ব দিয়ে দিলেন ছয় মাস এক বছরে খুঁজে পাওয়া যায় না কোনো কোনো মসজিদের দায়িত্বশীল দেখা যায় বিদেশ চলে গেছে কোনো কোনো দায়িত্ব মসজিদের দায়িত্বশীল গ্রামের মসজিদ শহরে চলে এসেছে কোনো কোনো মসজিদের দায়িত্বশীল চাকরি খাতিরে ছয় মাস এক বছর পরে আসে এটা হতে পারবে না ভারপ্রাপ্ত ব্যক্তিদের চালানো যাবে না বরং আল্লাহ রসুল বলছেন আল্লাহ কুল্লুকুম রায়ন কুল্লুকুম আসুলান রায়াতি প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে মসজিদে ময়লা হলে দায়িত্বশীল খুঁজে পাওয়া যায় ইমামের দোষ ধরে অথবা মুয়াজ্জিনের দোষ ধরে কিন্তু ইমাম সাহেব দুপুরে খাবার খেলো কিনা ইমাম সাহেব যে বিছানা গুমায় খাট ঠিক আছে কিনা তোষক দেওয়া আছে কিনা ফ্যান চলে কিনা বা মুয়াজ্জিনের তার মা বাবার অবস্থা কি এই ধরনের খোঁজ খবর যারা নেয় দায়িত্ব পালন করে এমন ব্যক্তি মসজিদ পরিচালনার সদস্য হবেন সময় মতো সলাত আদায় হচ্ছে কিনা সময় মতো আপনার বিদ্যুৎ বিল বা মসজিদের বিল দেওয়া হচ্ছে কিনা পানির টাঙ্কিতে আছে কিনা মসজিদ পরিষ্কার হচ্ছে কিনা মসজিদের মুসল্লির কোনো অসুবিধা হচ্ছে কিনা মসজিদে কোনো মুসাফির আসলে তার খাবারের ব্যবস্থা হচ্ছে কিনা না তার সাথে খারাপ আচরণ করা হয় এক কথায় যাবতীয় দায়িত্ব পালনে যিনি সচেতন যিনি দায়িত্ব পালনে সচেতনতার সাথে এগিয়ে আসবেন এবং যিনি আল্লাহর সন্তুষ্টির দায়িত্ব পালন করার আগ্রহ প্রসব করবেন যিনি সেই দায়িত্ব পালন করে থাকেন এমন ব্যক্তি থেকে বাছাই করে আপনার দায়িত্ব দিতে হবে অন্যতায় আল্লাহ রাবুল আলমিনের কাছে জবাবদেহি করতে হবে একুশ হারাম মুক্ত যাবতীয় হারাম মুক্ত হতে হবে সুদ গোষ নেশা জুয়া লটারি এবং অবৈধ ব্যবসা কেনা এবং দালালি করা অনেক সময় দেখা যায় ভালো মানুষ কিন্তু খুঁজ নিলে দেখা যায় দালালি করে জমির দালালি অথবা গরু বাজারের দালালি অথবা ছাগল বাজারের দালালি অথবা ফসলের দালালি অথবা রাজনৈতিক দালালি সামাজিক দালালি অর্থনৈতিক দালালি ধর্মীয় দালালি বিভিন্নভাবে মানে হালাল হারামের বাজ বিচার করে না শুধু টাকা আর টাকা ক্ষমতা ক্ষমতা রাখার চিন্তা করে স্তাকফিরুল্লাহ তবিলে হারাম মুক্ত হতে হবে যাবতীয় হারাম মুক্ত হতে হবে কারণ আল্লাহ রাসুল বলছে যার শরীরের দেহ হারাম রক্ত হারাম তার দেহ কোনোদিন জানাতে যাবে না অর্থাৎ হারা ইবাদত কবুলের পূর্ব শর্ত হালাল রিজিক বক্ষণ করা অতএব হারাম যিনি খাদ্য খান হারামের সাথে সম্পৃক্ত এমন অসংখ্য ব্যক্তি আছেন নেশাও করেন না হারাম খান না কিন্তু হারাম মালের ব্যবসা করেন অথবা হারাম মালের দোকান দিয়েছেন হারাম মালের ফ্যাক্টরি দিয়েছেন আস্তাক ফিরুল্লাহ তবে খুঁজে খুঁজে দেখতে হবে আর বিড়ির ব্যবসা করে জর্দার ব্যবসা করে অথবা বিড়ি দোকান বেচাকেনা করে অথবা বিড়ি উৎপাদন করে অথবা জর্দার ফ্যাক্টরি দিয়েছে মদের ফ্যাক্টরি দিয়েছে এমন ব্যক্তি যতটা মসজিদ করুক না কেন ওই মসজিদে দায়িত্বশীল হতে পারবে না আজকে সমাজে অপ্রিয় হলো সত্য মানুষ যদি এক লক্ষ দুই লক্ষ এক কোটি টাকা দান করে এইটাই মানুষ ফলাও করে দেখে অথচ তার টাকাটা হালাল কিনা বা বৌদ্ধ উপায়ে ইনকাম কিনা এইটাকেও দেখার চেষ্টা করেন আস্তাক ফুরুল্লাহ শুধু মানুষ চিন্তা করে বেশি টাকা দিয়েছে আস্তাক ফুরুল্লাহ এটা দেখা যাবে না বরং দেখতে হবে তার ইনকাম হালাল কিনা হারামের সাথে তার সম্পর্ক আছে কিনা এরম হারাম মুক্ত ব্যক্তি মসজিদ কমিটির দায়িত্বশীল হবে নাম্বার বাইশ আমানতদার যে ব্যক্তি আমানতের খেয়ানত করে সেটা কথার আমানত সেটা টাকা পয়সার আমানত সেটা মসজিদের আমানত যাবতীয় কিছুর আমানতদার হতে হবে ধর্মীয় ব্যাপারে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে সব কিছুর আমানতদার অতএব যিনি আমানতের খেয়ানত করেন অমনি যোগ্যতা রাখেন আমানতদার পূর্ণাঙ্গ আমানতদার হতে হবে অপ্রিয়ল সত্য অনেক মসজিদের ইমাম দায়িত্বশীলের সাথে সুসম্পর্ক রেখে মসজিদের টাকা নিজের ব্যবসায় নিজের জমি কিনায় অথবা নিজের শ্বশুর বাড়িতে অথবা সুদে লাগানো আস্তা করলে এমন তথ্য আমাদের কাছে আছে যে মসজিদের টাকা সুদে লাগাচ্ছে মসজিদের টাকা নিয়ে নিজে ব্যবসা করছে মসজিদের টাকা নিয়ে অন্যকে ধার দিচ্ছে নিজের স্বার্থ হাসিলের জন্য করলো তো বেলি আল্লাহকে ভয় করুন আল্লাহকে ভয় করুন এমনি আকাফুল্লাহ নিশ্চয়ই আমরা আল্লাহকে ভয় করি তাই আমানতদার হতে হবে এটা জানার পরও যদি কোনো প্রভাবশালী ব্যক্তি কোনো দায়িত্বশীল ব্যক্তি প্রকাশ না করে তার স্বার্থের ক্ষতি হবে বা নিজের স্বার্থের কারণে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে তেইশ মসজিদের সাথে আত্মা ঝুলানো আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলছে সাত শ্রেণীর মানুষ হাসর কাল কেয়ামতের ময়দানে আল্লাহ রহমতের সাহায্যলে বা আরশা আজমের সাহায্যলে স্থান পাবে এর একদল ব্যক্তি ওই ব্যক্তি যারা মসজিদের সাথে আত্মা ঝোলানো অর্থাৎ এক ওয়াক্ত চলা শেষ হলে আরেক ওয়াক্ত কখন হবে কখন মসজিদে আসবে অর্থাৎ মসজিদের দেখাশোনা ভালো মন্দ সুবিধা অসুবিধা দেখবে মসজিদের সাথে সম্পর্ক এমন ব্যক্তি মসজিদে দায়িত্বশীল হবে চব্বিশ ন্যায়পরায়ণ ব্যক্তি কোরআন সন্ন্যার আলোকে ইনসাফ ভিত্তিক ন্যায়পরায়ণ ভিত্তিক যিনি ন্যায়পরায়ণের সাথে মানে এগিয়ে আসেন উনি দায়িত্বশীল হবেন শুধু খালি মসজিদের ইমামের খোঁজ নিবেন খতিবের খোঁজ নিবে না ইমামের খোঁজ নিবে খতিবের খোঁজ নিবে না খতিবের খোঁজ নিবে মুয়াজ্জিনের খোঁজ নিবে না মুয়াজ্জিনের খোঁজ নিবে এবং খাদেমের বেতন বোনাস দিবে না তার বেতন বোনাস মাঝে মধ্যে হাদিয়া অথবা অসচ্ছল হয়ে গেলে তাকে ঋণ দেওয়া বা তার সহযোগিতা করা তার পরিবারের খোঁজ না এরকম ন্যায় না তার চিন্তা করতে হবে কিন্তু দেখা যায় অধিকাংশ মসজিদের সভাপতির সাথে বা সেক্রেটারির সাথে বা দায়িত্বশীলের সাথে যদি একটু সম্পর্ক বলা হয় ওর বাড়ির খানার দাওয়াত ওই খাদেমে পায় বা মুয়াজ্জিন পায় কিন্তু ইমাম খতিব পায় না অথবা খতিব পায় ইমাম পায় না ইমাম পাইলে মুয়াজ্জিন পায় না এটা যেন না হয় ন্যায়পরায়ণ হতে হবে কোরআন সুন্দর আলোকে ন্যায়পরায়ণ ব্যক্তি হতে হবে নাম্বার পঁচিশ অতিথি পরায়ণ অর্থাৎ মসজিদে কোনো মুসাফির আসলে যেন না খেয়ে যেতে পারে অর্থাৎ তাকে দমক দিয়ে তাড়িয়ে দেওয়া বা কিছু তুচ্ছতাচ্ছিল্য করা সমালোচনা এটা করা যাবে না বরং মেহমানদারির ব্যবস্থা থাকতে হবে অবশ্যই মসজিদে মসজিদের ইমামের কোয়ার্টার খতিবের কোয়ার্টার খাদেম মুয়াজিনের কোয়ার্টার থাকার ব্যবস্থা থাকার সাথে সাথে অতিথি থাকার ব্যবস্থাও করতে হবে আল্লাহ আমাদের সহায় হন ছাব্বিশ কোমল হৃদয়ের অধিকারী হওয়া যিনি কোমল হৃদয়ের কর্কশবাসী এমন ব্যক্তি মসজিদ কমিটির দায়িত্বশীল হবে না কোমল হৃদয়ের অধিকারী হতে হবে মানুষের সাথে ওঠা বসা চালচলনে আচার আচরণে লেনদেনে কোমল হৃদয়ের অধিকারী হতে হবে সাতাইশ স্বেচ্ছাসেবক কোরআন সুন্নার আলোকে তিনি শ্রম দিচ্ছেন মানুষের দেখার জন্য মানে আল্লাহর সন্তুষ্টির জন্য পৃথিবীতে অনেক স্বেচ্ছাসেবক দল সংগঠন ব্যক্তি আছেন কিন্তু নামে মাত্র কিন্তু এরকম নয় বরং আল্লাহর গড়ের খ্যাদমত করা কখনো জারু দেওয়া কখনো পরিষ্কার করা কখনো ফ্যানের সুইচ দেওয়া কখনো দান বাক্সটা এগিয়ে দেওয়া কখনো একটু খোঁজখবর নেওয়া এই বিষয়গুলি স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করার মন মানসিকতা থাকতে হবে নাম্বার আঠাইশ মন মতো চলে না অর্থাৎ যে কোনো কাজ আমি দায়িত্বশীল আমার কথায় থাকতে হবে আমি টাকা দিছি আমার কথা থাকতে হবে ইম্পসিবল বরং সবার পরামর্শ ভিত্তিতে চলে মন মতো চলার মন মানসিকতা নাই এমন ব্যক্তি আপনার দায়িত্বশীল হবেন মন মতো চললে এই ব্যক্তি দায়িত্ব চালাতে পারবে না নাম্বার উনত্রিশ অন্যের কাজে মূল্যায়ন করা অর্থাৎ কেউ যদি ভালো কাজের পরামর্শ দেয় ভালো কথা বলে তাই সেইটা মূল্যায়ন করতে হবে কারণ আল্লাহ রাবুল্লাহ আলমিনের ঘোষণা তা আওয়ানু বীর তাকোয়া তোমরা পরস্পরের তাকুয়ার কাজে পুণ্যের কাজে সহযোগিতা করো তাই পরস্পরের সহযোগিতা নিতে হবে মতামত নিতে হবে কোনো কাজ করা মসজিদে সংস্কার করা মসজিদে এসি লাগানো বা মসজিদে টাইলস করা মসজিদে রং করা মসজিদের ইমাম পরিবর্তন খতিব পরিবর্তন খাদেম পরিবর্তন তারপরে মুয়াজ্জিন পরিবর্তন অথবা বিভিন্ন ধরনের ফ্যানের পরিবর্তন বা আনুষাঙ্গিক বিষয় এগুলি সকলের সাথে পর্যালোচনা করা আলোচনা করা কিন্তু হুট করে দায়িত্বশীলের সাথে খারাপ আচরণ করলো আর ইমামের চাকরি নাই খতিবের চাকরি নাই মুয়াজ্জিনের চাকরি নাই এইটা যদি করা হয় তাহলে আমানতের খেয়ানত এবং সে দায়িত্ব অবহেলা করলো আল্লাহ রসুল বলছেন আল্লাহ কুল্লুকুম রায় কুল্লুকুমা সুলান রায়াতে প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে পৃথিবীর অসংখ্য মসজিদ আছে মসজিদ কমিটির সভাপতি বা সেক্রেটারির সাথে বাজার খরচ করে না দিলে বা তার বাসার কাজ করে না দিলে ইমামের চাকরি নাই মুয়াজ্জিনের চাকরি নাই খাদেমের চাকরি তো এখানেই শেষ আর খতিব তো ওয়ান টাইম এই ধরনের আচরণ যেন না হয় আল্লাহকে ভয় করে দায়িত্ব পালন করতে হবে আপনি সভাপতি গিরি করতে পারবেন না সেক্রেটারি গিরি করা যাবে না কেশিয়ার গিরি করা যাবে না আপনি খাদেম খাদক নন আপনি খাদেম সেবক কিন্তু আপনি এখানের দায়িত্ব পেয়ে আপনি অহংকারী হয়ে যাবেন এমন যেন না হয় আপনি ক্ষমতার অপব্যবহার করবেন এটা যেন না হয় তিরিশ জবাবদেহিতা অর্থাৎ পরকাল আল্লাহ রাবুল আলমিনের কাছে জবাবদেহিতা করতে হবে আপনার দায়িত্বে থাকার পরে যদি মসজিদে ঠিকভাবে সলাৎ জামাত কায়েম না হয় মসজিদে দাওয়াত তাবলিগের কাজ না হয় তালিমি বৈঠক না হয় মসজিদ কেন্দ্রিক যদি মাদ্রাসা থাকে মাদ্রাসা যদি ভালোভাবে পড়া না হয় আপনি যদি হক বা সঠিক বা ইনসাফ ভিত্তিক দায়িত্ব পালন না করেন আপনি যদি জবাবদেহি তা আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে জনগণের কাছে জবাবদেহি করতে হবে আপনি দায়িত্ব পেয়ে আপনি যদি মনে করেন যে আমি আমি এই আমিত্ব ভাব যদি থাকে এমন ব্যক্তি মসজিদের দায়িত্বশীল হতে পারবেন না সুতরাং মানুষের কাছে যেমন জবাবদেহিতা করতে হবে আপনাকে আল্লাহ রাবুল আলমিনের কাছে জবাবদেহিতা করতে হবে সুপ্রিয় দর্শক শ্রোতা কুমিল্লা দাও মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমাদের লাইভ প্রোগ্রামটি দেখছেন এবং লাইক কমেন্ট শেয়ার করে এটা সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবেন কারণ পৃথিবীর এমন অসংখ্য মসজিদ আছে যেই মসজিদের কেউ একবার দায়িত্ব পেয়ে গেলে দায়িত্ব ছাড়ে না রাজনৈতিক সামাজিক দায়িত্বের মতন আস্তাকফরুল্লাহবিলেই সুতরাং যারা মসজিদ পরিচালনা করার যোগ্যতা রাখেন এই তিরিশটি গুণ যাদের মাঝে থাকবে এমন ব্যক্তিদেরকে মানে ডেকে এমন ব্যক্তিদের তদন্ত করে খুঁজে বের করে তাদেরকে দায়িত্ব প্রদান করতে হবে আল্লাহ রাব্বুল আলমিনকে ভয় করে যারা সর্বাবস্থায় তাদেরকে দায়িত্ব দিতে হবে পরিশেষে মহাগ্রন্থ আল কোরআনের নয় নম্বর সুরা সুরা তবর আঠারো নম্বর আয়াত আল্লাহ রাবুল আলমিনের যে ঘোষণা যে তারাই আল্লাহর গড় মসজিদ সমূহ আবাদ করবে যারা আল্লাহর প্রতি এবং আখেরাতের প্রতি বিশ্বাস করে এবং সালাদ কায়েম করে জাকাত প্রদান করে এবং আল্লাহ ছাড়া কাউকে পৃথিবীর ভয় করে অর্থাৎ কোরআন হাদিসের ব্যাপারে কারোর সাথে আপোষ করে না শিরিক বেদাত মূলত পাঠনের ব্যাপারে কোনো আপোষ নেই ইনসাফ করার ব্যাপারে কোরআন সুন্না প্রতিষ্ঠা করতে গিয়ে কোনো ব্যাপারে আপোষ করে না এবং আল্লাহ রাব্বুল আলমিনের ঘর পরিচালনা করতে গিয়ে নিজেকে নিয়োজিত রাখে পূর্ণ দায়িত্ব পালন করে আমানতের সাথে দায়িত্ব পালন করার স্বেচ্ছাসেবক হিসাবে খাদেম হিসাবে দায়িত্ব পালন করার চেষ্টা করে এমন ব্যক্তিদের কি মসজিদ পরিচালনা কমিটির সদস্য মসজিদ পরিচালনা করার সদস্যদের মাঝে কোষাধ্যক্ষ এবং সভাপতি সেক্রেটারি সহসভাপতি বা বিভিন্ন পরিচালনার যে দায়িত্ব রয়েছে তাদেরকে দায়িত্ব দিতে হবে এবং দায়িত্ব নেতৃত্ব দিয়ে সে ইয়াং হোক অথবা আলেম হোক অথবা সে অভাবী মানুষ হোক যদি দিনদার ব্যক্তি হয় পূর্ণই তিরিশটি পয়েন্ট সহ আরও যদি অধিক যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হয় তাদেরকে খুঁজে খুঁজে বের করে মসজিদ পরিচালনা কমিটির দায়িত্ব দিতে হবে কিন্তু আফসোস পৃথিবীর এমন অসংখ্য মসজিদ আছে পাঁচশো ওয়াক্ত সলাদ আদায় করে ইসলাম পূর্ণাঙ্গ মানে কোরআন সুন্না মানে কিন্তু লোকটা দরিদ্র অভাবী গরিব মানুষ তাকে দায়িত্ব দেওয়া হয় না কিন্তু সুৎখোর গোসখোর বেনামাজি সিটার দুই নাম্বার এবং আমানতের খেয়ানতদারি এমন বেনামাজি দাড়িবিহীন লোকটাকে এনে মসজিদের সভাপতি সেক্রেটারিকে শেয়ার বানানো আস্তে ফিরুল্লাহ টার্গেট কি হয় ক্ষমতা না সামাজিক প্রতিপত্তি না হয় আপনার যেটাকে মসজিদ দখল কথা বলা হয় ভূমিদস্যর মতন মসজিদ দস্য রয়েছে অতএব এমন ব্যক্তি যদি কেউ দায়িত্ব থাকে না পরকালের ভয় করে দায়িত্ব থেকে সরে দাঁড়ান আর যদি এমন ব্যক্তি আপনি মানে সমাজে তৈরি করা প্রয়োজন যেই ব্যক্তি দিয়ে মসজিদ মাদ্রাসা সুন্দরভাবে পরিচালিত হবে আল্লাহ রাবুল আলমিনের দিন কায়েমে ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থায় মানুষ যোগ্যতা সম্পন্ন ব্যক্তি কোরআন সুন্নার আলোকে যেই তিরিশটি পয়েন্ট আমরা আলোচনা করেছি আমরা মিলিয়ে দেখার চেষ্টা করব যে যারা দায়িত্ব পালন করি আমাদের মাঝে দায়িত্ব আছে কিনা যদি না থাকে আমরা যেন দায়িত্বে সচেতনতার সাথে দায়িত্ব পালন করতে গিয়ে দেশ জাতির কল্যাণে মসজিদ পরিচালনার কল্যাণে আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা যেন সচেতন হই আস্তাক তবি ইলাই আমরা দুনিয়ার কোনো মানুষ অথবা কাউকে ছোট করা হাও করার উদ্দেশ্যে কথাগুলি বলছি না বরং আল্লাহর গড় মসজিদ পরিচালনায় আমরা যেন অগ্রণী ভূমিকা পালন করতে পারি আল্লাহ আমাদের সহায় হন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ হ্যাঁ।